কেমন করে কোথায় চলে গেলে আমার ছেড়ে এত মায়া কোথায় তুমি পেলে আমার ছেড়ে এমন করে কোথায় চলে গেলে আমায় ছেড়ে এত মায়া কোথায় তুমি পেলে আমার চেয়ে সে কি তোমায় বেশি ভালোবাসে আমার মতো সে কি তোমায় আঁকড়ে ধরে রাখে বাসি ভালো কত তোকে ছিল না জানা তাই আর চোখের জল মানছে না মানা আজ আছিস আমায় ছেড়ে অনেক ভালো তুই তাই রোজ রাইতে দুঃখগুলো আগলে ধরে শুই সে কি তোকে আমার মতো তাকিয়ে তাকিয়ে দেখে সে কি তোকে তাকিয়ে দেখে আর মনে ছবি আঁকে সে কি তোকে কথায় কথায় বলে ভালোবাসি সে কি তোকে তাকিয়ে দেখে দেয় মুষ্টি হাসি বলতি আমায় বাসিস ভালো নাই রে তুলো না সব কি তবে ছিল রে তোর মিথ্যে চলো না তাই বুঝি আর পাশান হয়ে অন্যের দখলে আমার ভালোবাসা নিয়ে আমায় ঠকালে তাই বুঝি আস পাশান হয়ে অন্যের দখলে আমার ভালোবাসা নিয়ে আমায় ঠকালে